প্রেম ভালোবাসাই তো মানুষের ভিতর থেকে উঠে যাচ্ছে সমস্যা তো সেখানে এই জমানার সামনে আল্লাহ রসুল বলেছেন জ্বলন্ত অগ্নি কয়লা হাতে তালুতে রাখা যেমন দুষ্কর ব্যাপার আখের জামানা এসে আমার উন্মতের ইমান রক্ষা করো তেমন দুষ্কর হয়ে গেছে তো সেই জমানায় তো আমরা এসে পড়েছি কথা বুঝতে পেরেছে আচ্ছা রে বাবা ঘটা করে পুরো বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে হয় না ভালোবাসা দিবস কি রাগ হইলেন না কেমন হ্যাঁ হয় কি হয় না সেটা বল হ্যাঁ ভালোবাসা দিবস হয়তো হয় না এই ভালোবাসা দিবসের দিন দেখবেন ঢাকা বড় বড় টাউন গুলাতে ঢাকা চিটাগাং তারপরে বড় বড় শহর আজকাল কেরামেগঞ্জ চলে গেছে ব্যালেন্সটাইনদের বাতাস কথা বুঝছেন হ্যাঁ। দেখবেন জোড়া জোড়া হাঁটতে থাকে আরে আমি কি মিথ্যা বলছি কি মিথ্যা বললে তারাই বলে যে হুজুর মিথ্যা বলতেছে হাঁটে কি না হ্যাঁ। আমরা ইসলাম ধর্মের অনুসারীদের কোন প্রয়োজন নেই হ্যাঁ। এই বহিরাগত কতগুলো জিনিস আমাদের দেশে চলে আসছে এক কথায় ওয়েস্টার্ন তো ওয়েস্টার্ন যদি বলি পশ্চিম দিকে ফিরে আমি নামাজও করি যেহেতু কাবাগর পশ্চিম দিকে কি বলেন তাহলে বলতে হবে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এইভাবে কথা বুঝতে পেরেছেন এদের কালচার কালচারগতগুলো আমাদের উপর চলে আসছে আমরা অজান্তে এগুলো পালন করে যাচ্ছি এটার নাম যদি ভালোবাসা দিবস হয় তো এরকম ভালোবাসা দিবসে তো আমাদের দরকার নাই আবার আছে কি ফাদার্স ডে মাদার্স ডে আছে কি না আছে আর ভুল বললে বলেন যে বলছি আমি এগুলার ব্যাখ্যা ইসলাম দিয়ে দেব আগে একটু বুঝাচ্ছি আমি কারণ ওই আমি বলেছি কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের থাকতে হবে হবে কি হবে না হবে তাহলে দেখেন আমরা কিভাবে কোরআন সুন্না থেকে ছিটকে পড়ছি এগুলো তো আমাদের বুঝতে হবে লক্ষ্য করে দেখেন ভালোবাসা মাতা পিতার ভালোবাসা আছে না জবাব দিয়ে কিন্তু দলিল কিন্তু কোরআন থেকে আমি পড়ে দেবো আগে এমনি বুঝাচ্ছি এগুলো কোরআন শুননার কথা কথা বুঝতে পেরেছেন মাতা পিতার ভালোবাসা আছেন আছে কি নাই সন্তানের প্রতি মাতা পিতার ভালোবাসা আছে ভাই বোনের প্রতি ভালোবাসা আছে আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা আছে পাড়া প্রতিবেশীর প্রতি ভালোবাসা আছে না দেশের প্রতি ভালোবাসা আছে না কারণ দেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ কথা বুঝতে পেরেছে দেশের প্রতি ভালোবাসা কি ইমানের অঙ্গ তো দেশকে ভালোবাসতে হবে না যেই দেশে আমি বসবাস করছি সেই দেশের কল্যাণ যদি আমি না চাই তাহলে আমি এই দেশের কি নাগরিক হইলাম আর কি কোরআন সুন্নার অনুসারী হইলাম দেশকে তো আমাকে ভালোবাসতে হবে কি হবে না তাহলে দেশের প্রতিও ভালোবাসা আছে কি নেই আছে তো লক্ষ্য করে দেখেন আপনারা খুব মন যে এই যে ভালোবাসা আছে পাড়া প্রতিবেশীর প্রতিও ভালোবাসা আছে তো আল্লাহ সৃষ্টির প্রতি ভালোবাসা থাকতে হবে এর জন্যই বলেছি এবার আসুন আমি কোরআন শরীফ দিয়ে তো এগুলা তো সৃষ্টির ভালোবাসা তো সৃষ্টি এই আপনারা নিজেরা বসবেন বসলে বসেন অন্যকে বসতে বলবেন না আল্লাহ বাঁচতে বলবেন যে যে অবস্থায় খুব ভালো আছে খুব মন দিয়ে বয়ান শুনছে কথা বুঝতে পেরেছেন নিজে বসার দরকার হলে বসেন অন্যকে বলবেন যেটা বলছি সেটা লক্ষ্য করুন তাহলে আল্লাহর প্রতি আল্লাহর সাথে আমাদের প্রেম করতে হবে কি হবে না হবে হ্যাঁ প্রেম করতে হবে কি হবে না কিভাবে প্রেম করব শিক্ষা দিয়েছে কে আল্লাহ কোরআন শরীফ বুঝতে পেরেছে রহিম কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি আর রাসূল আপনি জানিয়ে দিন ইন কুনতুম তুহিবুনাল্লাহ যদি তারা আমি রব্বুল আলমিনকে ভালোবাসতে চায় সত্তা তারা যেন আপনি মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ ভালোবাসি প্রেম করতে শিক্ষা দিয়েছে আল্লাহ প্রমাণ